হয় অধিকাংশ ফিলিস্তিনি বিশ্বাস করতে শুরু করেছেন যে হামাস ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করা এবং নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে বেশি যোগ্য অন্যদিকে সামান্য অংশ বিশ্বাস করেন ফিলিস্তিনের নেতৃত্ব দেওয়ার যোগ্য হচ্ছে ফাতা এতে অংশ নেওয়া সাতাত্তর শতাংশ ফিলিস্তিনি মনে করেন সর্বশেষ যুদ্ধে হামাস ইসরায়েলের সঙ্গে জিতেছে আর পঁয়ষট্টি শতাংশ ফিলিস্তিনি মনে করেন এ যুদ্ধে হামাস তাদের লক্ষ্য পূরণ করতে পেরেছে লক্ষ্যগুলোর অন্যতম শেখ জাররা থেকে ফিলিস্তিনিদের বস্তুচ্যুতি ঠেকিয়ে দেওয়া এবং ইসরায়েলের অভ্যন্তরে সফলভাবে রকেট হামলা একই সঙ্গে আল্লাকসা মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশে ইসরায়েলি নিষেধাজ্ঞা এর অবসান ঘটিয়েছে হামাস জরিপের তথ্য অনুযায়ী এখন যদি ফিলিস্তিনি নির্বাচন হয় তবে হামাস নেতা ইসমাইল হানিয়া উনষাট শতাংশ ভোট পাবেন বিপরীতে আব্বাস পাবেন সাতাশ শতাংশ সাম্প্রতিক গাজা যুদ্ধে ইসরায়েলি হামলায় বহু ফিলিস্তিনির মৃত্যু হয় ইসরায়েলের ক্ষতিও কম হয়নি বিশ্বজুড়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ নিন্দার ঝড়কে সবচেয়ে বড় ক্ষতি হিসেবে দেখেছেন বিশ্লেষকরা তাইওয়ানের আকাশে রেকর্ড সংখ্যক চীনা যুদ্ধবিমানের মহড়া উত্তেজনা বাড়িয়ে আবারও তাইওয়ানের আকাশ সীমায় হানা দিল রেকর্ড সংখ্যক চীনা যুদ্ধ বিমান আজ বুধবার দ্বীপ রাষ্ট্রটির বরাদ দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে জানা গেছে গতকাল মঙ্গলবার প্রায় আঠাশটি চীনা যুদ্ধ বিমান তাইওয়ানের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে অনুপ্রবেশ করে এটি এখনও পর্যন্ত তাইওয়ানে চীনের সবচেয়ে বড় আক্রমণাত্মক মহড়া বিবিসি বলেছে মহড়া অংশ নেয় জি সিক্সটিন জি ইলেভেন ও এইচ সিক্স এর মতো শক্তিশালী বোমারু বিমান এই যুদ্ধ বিমান বিমানগুলো পারমাণবিক অস্ত্র সাবমেরিন বিধ্বংসী ও ইলেকট্রনিক অস্ত্র বহন করতে সক্ষম ধারণা করা হচ্ছে সোমবার ন্যাটো জোট থেকে চীনকে চ্যালেঞ্জ করে কড়া বক্তব্যে দেওয়ার সতর্ক বার্তা হিসেবে এই মহড়া চালানো হয়েছে এর আগে এপ্রিলে পঁচিশটি চীনা যুদ্ধ বিমান তাইওয়ানে মহড়া চালায় যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তে পাইলট নিহত যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার বিমানবন্দর সংলগ্ন একটি বাড়ির পেছনে ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে প্লেন চালক নিহত হয়েছেন এ ঘটনায় কোনো বাড়িঘর বা অন্যান্য কাঠামো ক্ষতিগ্রস্ত হয়নি মার্কিন সংবাদ সংস্থা দ্য এক্সপ্রেসের খবরে বলা হয় মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে বার্কিংহামের দোয়েল স্টাউন বিমানবন্দরের কাছে একটি বনভূমি এলাকায় বিমান দুর্ঘটনার ঘটে বার্কিংহামের পুলিশ জানিয়েছে সিঙ্গেল ইঞ্জিনের বিমানের পাইলট একাই বিমানটি পরিচালনা করছিলেন হঠাৎ বিমানটি বিধ্বস্ত হলে ঘটনাস্থলে চালক মারা যান নিহত পাইলটের নাম প্রকাশ করা হয়নি তবে এই ঘটনায় কোনো বাড়িঘর বা অন্যান্য কাঠামো ক্ষতিগ্রস্ত হয়নি দেশটির জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড জানিয়েছে বিমানটি এক্সপেরিমেন্টাল ভেনের আরভি সিক্স যেটি এক ধরনের গৃহনির্মিত বিমান জাতীয় সুরক্ষা বোর্ডের একজন তদন্তকারী কর্মকর্তার বুধবার সকালে ঘটনাস্থলে যাওয়ার কথা রয়েছে ক্ষেপণাস্ত্র পরীক্ষা অব্যাহত থাকলেও খাদ্য সংকটে কিমের উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র ও নিত্য নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নয়নে পরীক্ষা নিরীক্ষা অব্যাহত থাকলেও খাদ্য সংকটে রয়েছে কিমের উত্তর কোরিয়া যদিও চলতি বছর উত্তর কোরিয়ার অর্থনীতির বেশ উন্নতি হয়েছে তবে করোনা ভাইরাস এবং সম্প্রতি টাইফুনের কারণে সৃষ্ট খাদ্য সংকট নিরসনে ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন বুধবার এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সংবাদ সংস্থা রয়টার্সের সূত্রে জানা যাচ্ছে দেশটির ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির বৈঠক হয় মঙ্গলবার সেখানে অর্থনৈতিক সমস্যার সমাধানে কি কি পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় সেই বৈঠকের নেতৃত্বে ছিলেন কিমই তিনি জানান গত ফেব্রুয়ারিতে নেওয়া পদক্ষেপের ফলে শিল্প উৎপাদন পঁচিশ শতাংশ বেড়েছে অর্থনীতির কিছুটা উন্নতি হয়েছে কিন্তু গত বছর হওয়া ঘূর্ণিঝড়ে কৃষিক্ষেত্রে প্রবল ক্ষয়ক্ষতির ধাক্কায় খাদ্য সংকট শুরু হওয়ার আশঙ্কা করা হচ্ছে উত্তর কোরিয়ার অর্থনীতি বহুদিন ধরেই সংকটে গত বছর মহামারীর ধাক্কায় পরিস্থিতি পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় দেশটির সীমান্ত বন্ধের নির্দেশ দেন কিম ফলে চীনের সঙ্গে বাণিজ্য কার্যত বন্ধ হয়ে যায় তারপরেই ঘূর্ণিঝড় ও বন্যার প্রকোপে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে এদিকে গত মাসেই দক্ষিণ কোরিয়া সরকার দাবি করেছে যে এবছর দশ লক্ষ টন খাবারের অভাব দেখা দিতে পারে এবারের কিমের কথাতেও সেই সুর জানা যায় উত্তর কোরিয়া এখনো দুর্ভিক্ষ শুরু না হলেও এ সময়ে আরেকটি ঘূর্ণিঝড় হলেই খাদ্য সংকট চরম অবস্থায় পৌঁছাবে তবে এখনো পরিস্থিতি যথেষ্ট সংকটজনক সম্প্রতি ট্রাম্পের সঙ্গে বৈঠকগুলোর ব্যর্থতার পর থেকেই গত দুই বছরে আমেরিকা কিংবা দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক আরও খারাপ হয়েছে কিং তথা উত্তর কোরিয়ার এমত অবস্থায় বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও বুধবার বৈঠকে আলোচনা করেন কিম উল্লেখ্য উত্তর কোরিয়া অর্থনৈতিকভাবে একটি দরিদ্র ও উন্নয়নশীল দেশ কিন্তু তাদের পরমাণু অস্ত্র রয়েছে পরমাণু অস্ত্র ব্যালিস্টিক মিসাইলের উন্নয়নে পরীক্ষা নিরীক্ষা অব্যাহত রেখেছে দেশটির সরকার কিম জং উনের শাসনামলে তা আরও গতি পেয়েছে এজন্য যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের বহু নিষেধাজ্ঞার মুখে পড়েছে দেশটি যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া অর্থনৈতিক যুদ্ধের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে ইরান গত সাড়ে তিন বছর ধরে যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া অন্যায় এবং বর্বরোচিত অর্থনৈতিক যুদ্ধের ফলে তার দেশের জনগণ মারাত্মক ক্ষতির মুখে পড়েছে তবে সাহসী ইরানি জনগণ শত্রুদের ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রোহানি খবর পার স্টোরের আজ বুধবার মন্ত্রী পরিষদের এক বৈঠকে তিনি এ কথা বলেন হাসান রোহানি বলেন গত সাড়ে তিন বছর ধরে ইরানের উপর যেসব অর্থনৈতিক যুদ্ধ এবং নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হয়েছে সেগুলোকে তেহরান সুযোগে পরিণত করেছে বা সেগুলোকে ব্যর্থ করে দিয়েছে গত সাড়ে তিন বছরে তার দেশ তেলের খাত থেকে অর্জিত কোনো অর্থ বাজেটের জন্য ব্যবহার করতে পারেনি গত বছরের বাজেটে কেবল বারো লাখ কোটি তোমান যা সমগ্র বাজেটের সাড়ে তিন শতাংশ অর্থ তেল খাত থেকে ব্যবহার করা হয়েছিল উল্লেখ করে তিনি আরও বলেন আমরা এই পরিস্থিতিতে তেলের ওপর কোনো ধরনের নির্ভরতা ছাড়াই বাজেট প্রণয়ন করেছি এবং কেউ এটা চিন্তাও করতে পারেনি যে তেলের উপর নির্ভরতা ছাড়াই ইরান তার বাজেট প্রণয়ন করতে পারে রণক্ষেত্রে পরিণত হল পাকিস্তানের পার্লামেন্ট অধিবেশন কক্ষ সরকার দলীয় ও বিরোধী আইন প্রণেতাদের সংঘর্ষে কার্যত রণক্ষেত্রে পরিণত হল পাকিস্তানের পার্লামেন্ট সরকার দলীয় আইন প্রণেতারা বাজেট অধিবেশনে বিরোধী দলীয় নেতা শেহবাজ শরীফের বক্তব্য দ্বিতীয় দিনের মতো ব্যাজ্যত করলে দুই পক্ষের মধ্যে মঙ্গলবার এই সংঘর্ষ শুরু হয় খবর ডন নিউজের প্রতিবেদনে বলা হয় সংঘর্ষের সময় এক পক্ষ অপর পক্ষের দিকে বাজেটের নথি ও বই ছুড়ে মারে উত্তেজনার এক পর্যায়ে বিরোধী দলীয় নেতা শেহবাজ শরীফ হামলার শিকার হতে পারেন এমন আশঙ্কায় দলীয় নেতা কর্মীরা তাকে ঘিরে রাখেন স্পিকার আসাদ কাইসার তখন শরীফকে বক্তব্য থামাতে বললেও তিনি তা কর্ণপাত করেননি বাড়ছে উত্তেজনা বিতর্কিত দক্ষিণ চীন সাগরে মার্কিন রণতরী আবারও উত্তপ্ত হয়ে উঠেছে দক্ষিণ চীন সাগর মার্কিন রণতরী ইউএসএস রোনাল্ড রিগানের নেতৃত্বে বিতর্কিত ওই অঞ্চলে বিমান বহনকারী জাহাজের একটি বহর প্রবেশ করেছে মঙ্গলবার মার্কিন নৌবাহিনী এ তথ্য জানিয়েছে মার্কিন নৌবাহিনী জানিয়েছে নৌবহরের মধ্যে গাইডেড মিসাইল ক্রুজারবাহী ইউএসএস শিলোহ এবং guided missile destroyer USS Halsey রয়েছে বিবৃতিতে বাহিনী বলেছে দক্ষিণ চীন সাগরে অবস্থানের সময় আঘাত আনতে সক্ষম দলটি সমুদ্র নিরাপত্তা অভিযান পরিচালনা করবে যার মধ্যে রয়েছে স্থির ও রোটারি উইং যুদ্ধ বিমানের ফ্লাইট অপারেশনস উপকূলে আঘাত আনার মহড়া এবং ভূপৃষ্ঠ ও আকাশ ইউনিটের কৌশলগত সমন্বিত প্রশিক্ষণ দক্ষিণ চীন সাগরে বিমানবাহী রণতরীগুলোর অভিযান ইন্দ্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নিয়মিত উপস্থিতির অংশ যুক্তরাষ্ট্রের এই নৌবহর এমন সময় দক্ষিণ চীন সাগরে প্রবেশ করল যখন ওয়াশিংটন ও বেইজিং এর মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমার পুরোটাই চীন নিজের বলে দাবি করে আসছে তবে যুক্তরাষ্ট্র একে আন্তর্জাতিক জলসীমার অংশ বলে পাল্টা দাবি করছে জেরুজালেমে কঠোরপন্থী ইহুদিদের হামলায় তেত্রিশ ফিলিস্তিনি আহত ফিলিস্তিনিদের কঠোর আপত্তি সত্ত্বেও মঙ্গলবার পবিত্র নগরী জেরুজালেমে পতাকা মিছিল করেছে কঠোর ইহুদি জাতীয়বাদীরা এ সময় তাদের হামলায় তেত্রিশ ফিলিস্তিনি আহত হয়েছেন ইসরায়েলি নতুন সরকার ক্ষমতায় বসার দ্বিতীয় দিনেই ওই হামলার ঘটনা ঘটল খবর দা ডাউনের গত এক মাস ধরে এ পতাকা মিছিল নিয়ে জেরুজালেমে টান টান উত্তেজনা বিরাজ করছিল ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন সংগঠন হামাস বারবার ইহুদিদের এ ধরনের উস্কানিমূলক হরতাল কর্মকাণ্ড পরিহারে আহ্বান জানিয়ে আসছিল গত বৃহস্পতিবার ওই মিছিল করার চেষ্টা করলে নেতানিয়াহুর সরকার কঠোরপন্থীদের তখন অনুমতি দেননি কিন্তু নতুন সরকার ক্ষমতায় এসেই বিতর্কিত ওই পতাকা মিছিলের অনুমতি দেয় মঙ্গলবার কঠোরপন্থী ইহুদিরা কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জেরুজালেমের পুরনো শহরে ওই পতাকা মিছিল করে এ সময় জেরুজালেমে ফিলিস্তিনিদের ওপর হামলা চালায় ইহুদিরা এতে কমপক্ষে তেত্রিশ ফিলিস্তিনি আহত হন ইসরায়েলি পুলিশ উল্টো সাতারো ফিলিস্তিনিকে জেরুজালেম থেকে ধরে নিয়ে গেছে উনিশশো সালে ছয় দিনের আরব ইসরায়েল যুদ্ধের পর গাজা এবং পশ্চিম তীরের ফিলিস্তিনি ভূমি দখলে নেয় ইসরায়েল তাদের ওই দখলদারিত্বে দিনটির স্মরণে প্রতি বছর জেরুজালেমে পতাকা মিছিল বের করে ইসরায়েলের কঠোরপন্থী ইহুদিরা